তুমি যে আমার জায়গা দিছো আমি এখনো হাসি কেমনে আরে সবাইকে জানে এই বুকের ভিতর আমি পাথর বালায় রাখছি আমি একা একা চোখ আমার অন্ধ বন্ধুর পাশে অন্য লোক কেমন করে দেখবো আমি এমন বিচার খোদার কাছে মোনা যাতে বলি